welcome to our channel smart tech তো বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনারা আপনার রেশন কার্ডের কীভাবে স্টেটাসটি দেখতে পারবেন বা আপনার নতুন রেশন কার্ড যদি হয়ে থাকে আপনারা আধার লিঙ্ক কীভাবে করবেন চলো ভিডিওটা শুরু করি আপনারা যে কোনো ব্রাউজারটা নিয়ে নিতে পারেন ব্রাউজারটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড বলে সার্চ করবেন সার্চ করার পর আপনারা একটা লিঙ্ক আসবে তারপরে ওই পেজে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে লিঙ্কটা ওই ফার্স্ট লিঙ্কের উপর ট্যাপ করবেন লিঙ্কে ট্যাপ করার পর আপনার সামনে একটা নতুন ইন্টারফেস আসবে তো বন্ধুরা আমরা department of food and supply government of west Bengal ration কার্ডের ওয়েবসাইটে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডের ওয়েবসাইট চলুন আপনাকে দেখাই আপনারা আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি কীভাবে দেখতে পারবেন বা বুঝতে পারবেন কি আপনার রেশন কার্ডে কী সমস্যা আপনারা এই স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন কি আপনার রেশন কার্ডে কিছু সমস্যা আছে কি না চলো দেখাই দিই আপনারা সার্ভিস কলমে রেশন কার্ড কলমে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন আপনারা রেশন কার্ড কলমে ট্যাপ করার পর আপনারা ভেরিফাই রেশন কার্ডে ট্যাপ করবেন ভেরিফাই রেশন কার্ডে ট্যাপ করার পর আপনার সামনে একটা নতুন একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চেক রেশন কার্ড ডিটেলস বলে কলমটি লেখা আছে আপনারা এই জায়গায় নিজে রেশন কার্ড নাম্বার বা ক্যাটেগরিটা বসাবেন তারপর ক্যাপচা ফিল করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে সামনে আপনার স্ট্যাটাসটি দেখাবে চলো বন্ধুরা আপনাকে আমি রেশন কার্ডের স্ট্যাটাসটি দেখাই আপনাকে স্ট্যাটাসটি দেখাই বোঝাবো কি কী স্ট্যাটাসে কী মানে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে এই রেশন কার্ডের ই কেওয়াইসি ডান নো লেখা আছে বা আধার কার্ড ভ্যারিফাইডও নো লেখা আছে তারপর আপনারা ব্লক ডেট দেখতে পারছেন কি এই তারিখে এই কার্ডটি ব্লক করে দেওয়া হয়েছে আর স্টেটাসও ব্লক দেখাচ্ছে তার মানে কি এই রেশন কার্ডের এখনও আধার লিঙ্ক করা হয়নি বা ই কেওয়াইসিও ডান করা হয়নি বন্ধুরা চলুন আপনাকে দেখায় কি আধার লিঙ্ক কিভাবে করে আপনার স্মার্টফোনের মাধ্যমে আর এই পেজ থেকে বাইরে চলে আসবেন তার মানে আপনি ব্যাক করবেন ব্যাক করে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন link ration card with Aadhaar card ওই জায়গা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে একটা নতুন একটা ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন কি পেজটা লোড হচ্ছে পেজটা লোড হওয়ার পর আপনার সামনে ওই পেজটি ওপেন হবে আপনি দেখতে পাচ্ছেন link Aadhaar card with active cards এই জায়গা আপনারা যদি কার্ডটি অ্যাক্টিভ থাকে বা আপনি এই জায়গা বসায় দেখতে পারবেন কি আপনার কার্ডের কী স্থিতি আপনারা এই জায়গায় যে রেশন কার্ড নাম্বার তারপর রেশন কার্ডের ক্যাটেগরিটা সিলেক্ট করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন তো চলো দেখি কী স্ট্যাটাসটি দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে বলি কি যে নতুন রেশন কার্ডটি অ্যাপ্লাই করেছেন তাকে নতুন রেশন কার্ড হয়েছে তাকে এই এরকম নো ডেটা ফাউন্ড দেখাবেন তো আপনারা বন্ধুরা নিচে দেখতে পারছেন link Aadhaar with deactivate card slash newly approved card এই জায়গায় আপনারা যাকে নতুন কার্ড হয়েছে তা ডিঅ্যাক্টিভেট কার্ড হয়েছে তারা এই জায়গার থেকে আপনারা আধার কার্ডে লিঙ্ক করতে পারবেন নেশন কার্ডটি তো চলুন এই লিঙ্কে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করার পর আপনাকে দেখায় কি কীভাবে আপনারা আধার লিঙ্ক করবেন আপনার সামনে নতুন একটি পেজ আসবে আপনারা দেখতে পারছেন Aadhaar linking with deactivate ration card through mobile OTP আপনার ফোন নাম্বারটা যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তাহলেই আপনারা এটা করতে পারবেন চলো দেখায় দিই আপনারা নিজের রেশন কার্ড ক্যাটেগরি চুজ করার পর আপনারা নিজে কার্ড নাম্বার বসাবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন তারপর আপনার কার্ড ডিটেলসটি দেখাবে কার্ড ডিটেলসটি দেখানোর পর আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে লেখা আছে আধার ইজ নট লিঙ্ক ইয়ার তার মানে আপনার আধার নাম্বারটি লিঙ্ক নেই তো চলুন আপনাকে দেখায় কি আপনারা রেশন কার্ডে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন link Aadhaar with mobile number তা আপনারাই ফার্স্ট কলামে লিঙ্কটি ট্যাপ করবেন এই জায়গা ট্যাপ করার পর আপনাকে সামনে একটা নতুন একটি পেজ আসবে তারপর আপনারা নিজের আধার কার্ডের নাম্বারটি বসাবেন আধার কার্ডের নাম্বার বসানোর পর আপনারা স্যান্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবেন ওই ওটিপিটা আপনারা এই জায়গাটা বসাবেন ওটিপি বসানোর পর আপনার তিন দিনের ভিতরে আপনার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন